Assalamu alaikum. Subscribe my channel and press the bell icon for latest video. Rahman Rahim Assalamu alaikum Hello my dear friends how are you I hope you are so fine today so আজকে আমরা যে ভিডিওটি করবো the video topic is dialogue আজকে আমরা ডায়লগ বা সংলাপ শিখবো যাকে বাংলায় বলা হয় সংলাপ তো লেট গেট স্টার্ট তো আমাদের ডায়লগের শিরোনামটি আমরা জেনে নিই are reporter want to know এক গার্মেন্ট ওয়ার্কার ফ্রম এক গার্মেন্ট ওয়ার্কার একজন সাংবাদিক একটি পোশাক কর্মী সম্পর্কে জানতে চাচ্ছেন তো শুরু করি রিপোর্টার কি বলে শুনে নি hello could you talk to me some time please garment worker yes talk to me reporter what's you name garment worker my name is Sumi আমি হই Sumi reporter reporter where are you from আপনি কোথা থেকে এসেছেন গার্মেন্ট ওয়ার্কার আমি বগুড়া থেকে এসেছি I am from Bogura reporter could you please tell me how much you earn আপনি কি আমাকে জানাতে পারেন আপনি কত টাকা আয় করেন বা কত মাস কত ইনকাম করেন যাকে আমরা বাংলায় বলি আপনি কত টাকা আয় করেন garments worker I earn five thousand taka per month আমি মাসে পাঁচ হাজার টাকা আয় করি reporter reporter thank you very much for your information garments worker thank you too very much তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও এবং আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এত সুন্দর সুন্দর তোমরা নতুন ভিডিও পেতে পারো আসসালামু আলাইকুম